যেমন আমি সবসময় প্রশ্ন করে এসেছি যে ছেলে আর বাবার মধ্যে এই আগাগোড়া দূরত্বটা কেন এই সম্পর্কটার মধ্যে সবসময়ই একটা রাগ রয়েছে কেন আমি নিশ্চিত এই হলের অনেকেই নিজেদের বাড়িতে বা তাদের চারপাশে এরকম আবেগের মুখোমুখি হয়েছেন আপনার মতে দূরত্বের সূত্রপাত কোথায় কারণ প্রত্যেক প্রজন্ম একই ভুল করে বসে তার মানে তারা কিছুই শিখছে না যখন বলি ফ্যামিলি জানেন ইটালিতে ফ্যামিলি মানে অপরাধ অপরাধ হ্যাঁ মাফিয়াদের সবসময় দা ফ্যামিলি বলা হয় হ্যাঁ তো একদিক থেকে একরকম অপরাধী it is the most basic এটা একদম মূল ভিত একটা সমাজ তৈরির তার মানে, মানে এই নয় যে আপনাকে গোড়াতেই থাকতে হবে এটা যেহেতু এটা যেহেতু বায়োলজিক্যাল বায়োলজিক্যাল পরিচিতি বায়োলজি একটা রিয়েলিটি অস্বীকারের জো নেই অবভিয়াসলি দিস ওয়াজ এটাকে অবশ্যই কোনোভাবে অন্তত কিছুটা হলেও আওয়ার প্যারেন্টস আমাদের বাবা মারা এটা দিয়েছেন এর একটা অংশ অন্তত এটা আজকে যা বা যেমন দেখতে তা মূলত ওনাদের জন্যই হ্যাঁ ওনাদেরও দিয়েছিলেন কেউ সে অন্য কথা কিন্তু আমাদের ওনারাই দিয়েছেন তো এটা একটা বায়োলজিক্যাল পরিচিতি কাউকে তার বায়োলজিক্যাল পরিচিতিতে সীমাবদ্ধ রাখাটা সারাটা জীবন এটা একটা অপরাধ কারণ এটা গুচ্ছের জিনিস তৈরি করে এই দেশ এ দেশটা অনেক ভুগেছে বহুদিন ধরে এক্ষুনি আপনি যে মহাভারত ভিডিওটা রিলিজ করলেন গোটা মহাভারতটাই একটা ফ্যামিলি প্রবলেম এই ধৃতরাষ্ট্র সিন্ড্রোমে আমরা এখনও ভুগছি My son is best. আমার ছেলেই ভালো যাই হয়ে যাক আজও অবধি সেই একই জিনিসে ভুগছি আমার ছেলেই যোগ্য ওরই রাজা হওয়া উচিত যে করি হোক কজন ছেলে ভালো ম্যানেজ করতে পারে কজন পেরেছে সো তো ফ্যামিলি নামক বেসিক পরিচিতিটা আমরা সঙ্গে করেই জন্মেছি ছোট থাকাকালীন সেটা ভালো কারণ ফ্যামিলির ওই সাপোর্টটা ছাড়া আপনি আজ যা তা হয়তো হতে পারতেন না অনেকভাবেই কেমন with ফ্যামিলির প্রতি সম্মান সম্ভ্রম গভীর শ্রদ্ধা নিয়েই বলছি কারণ মানুষ জীবটা এভাবে জন্মায় যে মায়ের পেট থেকে পড়া মাত্রই নিজের পায়ে দাঁড়িয়ে কাজকর্ম করতে পারে না বাকি জীবের মতো একে মানুষ করতে সময় লাগে তবে একজন পুরুষ পুরুষ ও নারী নারী হয়ে ওঠে এটা সময় সাপেক্ষ ব্যাপার যেখানে ফ্যামিলির যত্ন খুব জরুরি ও গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই তাতে বাট কিন্তু আপনার এই পরিচিতিটার ঊর্ধ্বে যাওয়ার কথা তবে অনেকে কখনোই এটার ঊর্ধ্বে যেতে পারে না ফলে নিজেরা তো ভোগেই আর দৈবাত তারা যদি এমন জায়গায় জন্মে থাকে গোটা দেশটাকে শুদ্ধ ভোগায় <laughs> এসব আপনার ছাপিয়ে যাওয়ার কথা বাচ্চা হিসাবে অত্যন্ত জরুরি যে আপনি পরিবারের সাথে একাত্ম কিন্তু অ্যাডাল্ট হিসাবে আপনার নিজের বায়োলজির ঊর্ধ্বে যাওয়ার কথা কারণ বায়োলজি হলো একবারে বেসিক আইডেন্টিটি এর ঊর্ধ্বে উঠতে হবে মানুষকে so having said that is it আবার অন্যদিকে প্রত্যেক বাবা ও ছেলের মধ্যে রাগারাগি থাকাটা কি জরুরি এটা বাবা ছেলের ব্যাপার নয় ব্যাপারটা হলো দুজন পুরুষকে একই ছাদের তলায় থাকতে হচ্ছে আপনারা যখন আট বা দশ বছর বয়স্ক ছিলেন বাবা ছিল তুল্য সমস্যা শুরু হলেও পনেরো ষোলো বছর হওয়ার পর থেকে যখন পৌরুষ দেখাতে চাইছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না এই বড় লোকটা এতটা জায়গা দখল করে আছে আর ওই লোকটা ভাবে এ তো আমার জায়গা এ আবার কে একে অপরকে তারা বাবা ছেলে হিসাবে চিনতে পারেন না কারণ এখন তারা আর বাবা ছেলে নয় বরং একই বাড়িতে দুই পুরুষ মানুষ আর ব্যবধান বেশি নেই This happens not just in human families. এটা শুধু মানুষদের পরিবারই হয় না প্রতিটা পশু সে হাতি হোক বা মোষ বা যা কিছু প্রতিটি পশুর জীবনই এটা হয় যে ঝামেলা বাঁধবে আর হয় ছোটজন চলে যায় নয় বড়জন চলে যায় সব জায়গাতে এটা হয় কারণ এটা বাবা ছেলের সমস্যা নয় বরং দুই পুরুষের একই জায়গা এবং একই মহিলাকে শেয়ার করার ব্যাপার একজনের কাছে মা আরেকজনের কাছে স্ত্রী two men